আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেক ভিডিও নিয়ে আজকে দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে চলুন দেখে নিই কীভাবে ফেসবুক পাসওয়ার্ড বদলাতে হয় তার আগে বলে নিই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি জ্বালিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ প্রথমে আমরা ফেসবুকে ঢুকবো ফেসবুক এইরকম ইন্টারফেসে আসার পর তারপর সি ডট দেওয়া আইকনটিতে ক্লিক করব অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবো এভাবে তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর সেটিংস অপশানে ক্লিক করবো তারপর নিচের দিকে আসব নিচে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করব এরপর নিচের দিকে আসব চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব তারপর কারেন্ট পাসওয়ার্ড এখানে কারেন্ট পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি বর্তমানে আছে সেটি দিব কারেন্ট পাসওয়ার্ডটি তারপর এখানে নিউ পাসওয়ার্ড দিব যে নতুন পাসওয়ার্ডটা দিতে হবে সেটা তারপর এখানে আবার নতুন পাসওয়ার্ডটা তারপর আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর দয়া করে প্লিজ প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক আর এবং একটা কমেন্ট দিবেন ধন্যবাদ সকলকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ